ওয়ালাইকুম সালাম জি ভালো আছি কাহিনী বলতে আমি আজকে অনেকটা সুস্থ এই কারণে হাসি হাসি হ্যাঁ আমি যেভাবে সুস্থ হয়েছি সুস্থ গল্পটা শুনবো কিংবা আপনারা শুনবেন আমি বলবো তার আগে আগের যে ভিডিওটা আছে সেটা দেখে চলেন জি আমার নাম মোহাম্মদ মিলন হুসেন আমার বাড়ি মাদারীপুর কালকিন থানা আমি ব্যথা আমার প্রায় ছয় বছর ধরে আমি এখন কাজ কাম করতে পারি না এখন ওই বর্তমানে ওই যে ফলের দোকান আছে মামার হের দোকানে বসে বসে কয় মাস কাম করছিলাম বসে বসে আর কি ব্যথা যায় কাম করতে পারি না বাড়ির কাম তারপরে আমি এই অবস্থায় ডাক্তার দেখাইতেছি ছয় বছর ধরে আমি ডাক্তার দেখাইতেছি ডাক্তার দেখানোর অবস্থায় আমার প্রথমে ব্যথা ছিল হিপ জয়েন্টে হালকা ব্যথা এই ব্যথা আমি আমি কাজকাম করতাম সমস্যা হইতো না তারপরে এই ব্যথা নিয়ে কাজ কাম করতাম দেশে ফার্ম করছিলাম পোলট্রি ফার্ম ফার্ম করছিলাম তারপরে যে খাবার আছে না পোলট্রির খাবার নিয়ে ঘরে থেকে নামা ধরছি পিড়া ছিল ভিজা স্লিপ করে একবারে পড়ে গেছি পঞ্চাশ কেজি বস্তা নিয়ে পা দিয়ে গেছে সামনে বস্তা তো মাথায় এই দাঁড়ায় পাইছিল চোট তখন আর তেমন ব্যথা ছিল না তারপরে সুই মারছি বাজারে দিলাম ফার্মেসিতে তারপরে ওই ব্যথা সত্যি তো খাইতাম এই জয়েন্টের ওই তারপরে বেশি ব্যথা করতো না হালকা হালকা করতো তারপর দেখি দিন যায় আর দিন যায় আর ব্যথা বাড়ে তারপর আমি গেলাম বিছনায় পড়ে বিছনায় পরে দুই মাস পরে আছিলাম তারপরে আইলাম ঢাকা ঢাকা থেকে আইয়া ডাক্তার দেখাইলাম বারোশো টাকা বিদ্যুৎ দিয়া ডাক্তারে বললো যে তুমি বেল পড়ো আর তোমার চেয়ারে বয়া সব কিছু চেয়ারে বয়ে করবা টয়লেটে নিচে না বসতে বললে চেয়ারে বসবা আমি ওটা করলাম না চেয়ার আমি নিজে নিজে কি করলাম চেয়ারে বলে তো আমার শরীরে জাম হয়ে ডাক্তারটা বেশি লাগলো না আমার পরে এক মাস দুই মাসের মতন দেখাইয়া তারপরে আবার চিন্তা করলাম কি এটা দেখাবি না এটা দেখাই না তারপরে আবার এই আমার আঙ্কেল আছে আঙ্কেলের মাধ্যমে আঙ্কেলের পরিচিত একটা লোক আছে গেলাম ইতে কলকাতায় কলকাতা গেলাম আমার নিয়ে আমি তাড়াতাড়ি কেমনে সুস্থ হই ভালো মানুষ অসুস্থ হয়ে গেলাম বিছনায় পড়ে গেলাম কলকাতা গেলাম কলকাতা যাই মনে করেন ডাক্তার দেখাইলাম ডাক্তারে বলল কি তোমার এই দ্বারা সমস্যা আছে বারো নম্বর জয়েন্টে যে সমস্যা আছে ভালো হয়ে যাবে ওষুধ খেলে ভালো হয়ে যাবে পরে দুই মাসে ওষুধ দিল দুই মাস ওষুধ আমি নিয়ে এলাম এই জায়গা থেকেই আমি জানি যে ওষুধ নাও পাওয়া যেতে পারে এলাকায় দেশে দুই মাস এটা নিয়ে এসেছি এক সপ্তাহ খাইছি বাড়িতে একটু ব্যথা কমে না আরো ব্যথা বাড়ছে ব্যথা বাড়ছে তারপর আবার একটা ডাক্তার দেখাইলাম ধানমন্ডিতে এটাও বারোশো টাকা ভিজিট ডাক্তার দেখাইলাম এই ডাক্তার দেখানোর পরে ওষুধ দিল ওষুধ খাইলাম খাওয়ার পরে ওষুধ খাইছি কমে না তারপরে বললো যে তোমার ওষুধে যেতে কমে না তাহলে শুই দাও মাসে বাইশ হাজার টাকা দামের পরে চিন্তা ভাবনা করে দেখলাম আচ্ছা তাহলে শুয়ে দিই ওষুধে যেতে কমে না শুয়ে দিলাম বাইশ হাজার টাকা দামের মাসে সাত মাস দিলাম সাত মাস একটা না সাত মাস দিছি আর আমার তো সুস্থ হইতে হবে যে যেমনি কেমনি আমি করি সাত মাস দিয়েছি কমে না তারপরে কয় কি তোমার অপারেশন করতে হবে যাতে শুইতে যাতে না কমে তাহলে অপারেশন করতে হবে পরে আর কোনো চিকিৎসা নাই কয় না অপারেশন করতে কত লাগবে কয় সাত লাখ টাকা সাত লাখ টাকা লাগবে পরে তো আমি গেলাম সাত লাখ টাকা লাগবে অপারেশন আবার বাড়ি কাজ করতে পারবো না বাড়ি কাজ করতে পারবো না তারপরে কি করলাম মোবাইলে সার্চ করলাম সার্চ করার পরে সুপিল্য প্রধানের ভিডিওটা দেখলাম স্যারের দেখলাম যে আমার যে ব্যথা এ ব্যথাটা মিলিয়ে যেতেছে অনেক মানুষ ভালো হয়ে যেতেছে অপারেশন ছাড়াই ভালো হয়ে যেতেছে তারপর আমি চিন্তা ভাবনা করলাম যে একবার দেখা করে যাই স্যারের সাথে তারপর আমি নিজে নিজে আয়া পড়লাম আইলাম আয়া স্যারে আমার রিপোর্ট দেখলো রিপোর্টে যে আগের যে এমআরআর রিপোর্ট এটা বাসা থুয়েছি জানি নাই ওইটা জানি নেই তারপর আগে যে আমি বাংলাদেশে যে ডাক্তার দেখাইছি ওই রিপোর্ট দেখছি পরে যে কইতেছে তুমি এত দামি ইংলিশ দিছো তো ভালো নয় আমি কি না তারপর স্যারে কিছু ই দিল এক্স রে দিছে রক্ত পরীক্ষা দিছে সবগুলো করলাম করার পরে ওই দিনকে গেলাম যা বাড়িতে বাড়িতে গেলাম যা তারপরে ওই দিনকে বলছে যে তোমার ভর্তি হইতে হইব পনেরো দিন ভর্তি হইতে হইব তারপর ওই দিনকে তো আমি ভর্তি নিয়ে আসি নাই তারপর আমি গেছি যে বাসায় তারপর আমি বাড়িতে ফ্যামিলি লাগে আলাপ করলাম তুই কোন জায়গায় কি দেখছিস মোবাইলে না দেখছিস খরচ গেছিস তোর ইচ্ছা মতন গেছিস কি অনেকে যাই কি ভালো না হবি আমি কি অনেক মানুষ তো ভালোই দেখছি আমি দেখছি মোবাইলে হ্যান কইলাম বাড়ির কে রাজি না তোর ইচ্ছা মতন তুই যা তো যদি টাকা তাই তুই যা আমার কইতেছি কথা তারপরে আমি এই দেড় মাস পরে এলাম দেড় মাস পরে যে কালকে ভর্তি হইলাম কালকে থেকে দিল তো আমার থেরাপি দিল ব্যায়াম করাইলো একটু শরীরটা একটু ফ্রি হয়েছে আমার মনে হইতেছে যে এরকম যদি চলে পনেরো দিন তাহলে তো আশা করি ভালো হবো প্রথম দিনের ভিডিওটা দেখছেন এবার চলেন আমি কিভাবে সুস্থ হইলাম সেই গল্পটা শুনেন এখন আল্লাহর আমাদের অনেকটাই সুস্থ বসতে পারি আটতে পারি অনেকটাই সুস্থ আমার বারো দিন পর তো আমি রেজাল্ট পাইনি তারপরে আস্তে আস্তে এই কোমার দিয়ে সারে বলছে পনেরো দিন থাকতে আমি দুদিন বাড়াই থাকছি সতেরো দিন সতেরো দিন আল্লাহ রহমতে যতটুক সুস্থ আমি এটা খুশি যতটুক সুস্থ সুস্থ কর চাল্লায় আমি এতে খুশি আমার কাছে মনে হইতেছে যে আমি স্বাভাবিক জীবনে ফিরে আইছি আগের মতন আগের মতনই লাগতেছে আমার কাছে সুস্থর পরে অনেকটাই খুশি লাগতেছে আমার কাছে এখন আমি যে সময় অসুস্থ ছিলাম ফ্যামিলি আমার জন্য অনেক টেনশন করতো অনেক ডাক্তার দেখাইতো অনেক টেনশন ছিল তারপরে এখন আল্লাহ রহমতে আমি বলছি যে আমি একটু সুস্থ হয়েছি তারপরে এখন সবাই খুশি আর কি আমার যে বয়সটা এই বয়সটা হলো যে খেলাধুলার বয়স যেমন একটা মানুষ এখন খেলাধুলা করে কাজকাম করে এখন যদি আমি ঘরে শুয়ে থাকি শুয়েছিলাম ব্যথার জন্য কিন্তু এখন আল্লাহ আমাদের যেরকম চি এরকম যেরকম আছি এরকম থাকলে আর কোনো সমস্যা নেই আল্লাহ যতটুকু সুস্থ করছে এটুকু আমি সন্তুষ্ট সামনে ঈদ হইতেছে আমার কাছে মনে হইতেছে এখন আমার ঈদ আজকেই আমার ঈদ এরকম মনে হইতেছে আমার এই ব্যথার বয়স হলো ছয় বছর ছয় বছর আমার ছয়টা বছর ঈদ তো হয়েছে ঈদ হয়েছে কিন্তু আমি করতে পারি না ব্যথার জন্য এখন আল্লাহর রহমত আমি করতে পারবো আমি তো সুস্থ হয়েছি সারের মাধ্যমে তো ভালো হয়েছি সার উচিলে তো ভালো হয়েছি সারে কিভাবে যে ধন্যবাদ জানাবো আমার এটা আমার বলার ভাষাই হারায় ফেলাইছি আমার দেখা মাত্র আমি যে কটা ভিডিও দেখছি ভিডিওতে গেছি তারপর রুগী দেখছি আল্লাহর রহমতে ভালোই হয়েছে সবাই ভালো হয়ে গেছে এখান থেকে আমার কাছে মনে হচ্ছে স্যারের কাছে মিউজিক আছে আমার কাছে মনে হয় এটা যে স্যারের কাছে মেজিক আছে হ্যাঁ, আমার কাছে মনে হয় এটা যে স্যারের কাছে মেজিক আছে এখানকার পরিবেশ কথা আমি একটাই বলবো এখান থেকে খালাগতে শুরু করে ডাক্তার আছে তারপর নার্স আছে থেরাপিস্ট আছে সবাই ভালো যেমন একটা ফ্যামিলির মতন এরকম আর কি এতদিন যেই কদিন ছিলাম এতদিন এরকমই ছিলাম অনেকটাই ভালো এখান থেকে যারা যেত ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের লোক সবাই হাসি মুখে কথা বলতো সবাই হাসি খুশি সবাই হাসি মুখে কথা বলতো সবার ব্যবহার ভালো এখানে যতটুকু দেখলাম আমি অনেক আধুনিক যেমন অনেক যন্ত্রপাতি যেগুলো এগুলো হয়তো অন্য জায়গায় নাই সব জায়গায় আর কি নাই আমার কাছে অনেক ভালো লাগছে যতটুকু দেখলাম আমার মতন যারা ভুক্ত আছেন এরকম বাসায় বৈশা বৈশা শুয়ে আছেন কিবা অনেক অসুস্থ অসুস্থতে শুয়ে থাকা তো কোনো উপায় নেই শুয়ে তো আছেন তাই আমি একটাই কথা বলবো যে আসেন আইসা দেখেন অবশ্যই ভালো হবেন যে তাই ভালো হয়েছি আপনারা ভালো হবেন অবশ্যই ভালো হবেন আসেন